الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم সবাই বইয়ে কাঁপতে কাঁপতে সবাই চিৎকার দিয়ে বলতেছে ওয়াল্লাহি লা নাসআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা হাযাল মাজলিস মা লাইসা ইনদাহু নবীর কাছে যেটা থাকবে না আমরা আজ থেকে আর কোনোদিন নবীর কাছে কোনো কিছুই চাইবো না এই কথা বলতে বলতে এবার পরিবেশ স্বাভাবিক হলো স্বাভাবিক হওয়ার পরে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসলো এবার আল্লাহ রাব্বুল আলমিন সুরই আহজাবের আঠাশ নম্বর কোরআন আয়াত নাজিল করেন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা হে আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন তারা যদি দুনিয়া চায় দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য যদি চায় তারা সুন্দর সুন্দর জামা কাপড় বিল্ডিং ঘর যদি চায় তারা যদি দুনিয়ার সৌন্দর্য চায় তাহলে ঠিক আছে তাদেরকে আসতে বললাম আমি তাদেরকে দুনিয়া দিব আমি সুন্দর কাপড় জামা কাপড় দিব আমি বিল্ডিং দিব স্বর্ণ চাঁদি আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দিব কিন্তু আমি তাদেরকে আপনার সংসার থেকে আমি তাদেরকে পৃথক করে দেব কারণ তারা দুনিয়াও চাইবে আপনার সংসার থাকবে এটা হতে পারে না কারণ বিশ্বনবী সাল্লাহ সাল্লাম পৃথিবীর মানুষকে হেদায়ত আর এই অন্ধকার জাহিলিয়াতের সেই অন্ধকার যাযাবর সেই বর্বরতা থেকে মুক্তি দেওয়ার জন্য মানুষকে এসেছেন আল্লাহ রসুল মানুষকে স্বর্ণ দিয়ে বড় বড় বিল্ডিং করে দিতে আসে নাই ঠিক কিনা বলেন এবার এবার আম্মাজান আইসা রাধি আল্লাহ তালান হাকে বললেন আইসা রে এবার তুমি শোনো তুমি তোমার বাবার কাছে পরামর্শ করো তুমি কি দুনিয়া চাইবা নাকি রসুল আল্লাহ চাইবা নাকি পরকালকে প্রাধান্য দিবা তুমি একটু চিন্তা করো এবং তোমার মা বাবা থেকে পরামর্শ নাও আয়সা হঠাৎ চমকে গেলেন আবার হঠাৎ করে এই কথা কেন এটা তো শেষ হয়ে গেছে বিশ্বনবী আয়াতটি শোনায় দিলেন আল্লাহ রাবুল আলমিন আয়াত নাজিল করেছেন তোমরা কি দুনিয়া চাও টাকা পয়সা চাও গড় বাড়ি চাও নতুন জামা কাপড় চাও নাকি আমার রাসুলকে চাও নাকি তোমরা পরকাল চাও এই আয়াত শোনার সাথে সাথে আম্মা জান আইসা বললেন ইয়া রসুল ওগো আমার প্রাণের স্বামী আপনি আমার সামনে থাকতে এই পরামর্শ করার জন্য বাপের বাড়ি যেতে হবে না আমার বাবার কাছে গিয়ে কোনো প্রশ্ন করতে হবে না আমি আইসারা দিয়ে আল্লাহ বলে দিলাম এখতার তু রসুল আল্লাহি এখতার তুল্লাহ আমি আল্লাহকে পছন্দ করলাম আল্লাহকে প্রাধান্য দিলাম আমার প্রাণের স্বামী বিশ্বনবীকে আমি প্রাধান্য দিলাম আমি পরকালকে প্রাধান্য দিলাম আমি দুনিয়ার কোনো সৌন্দর্য সৌন্দর্য আমি চাকচিক্য আমি চাই না বলার সাথে সাথে সমস্ত বিবিগণ সবাই একসাথে বলে দিলেন আমরা রাসুল চাই আমরা আল্লাহ চাই আমরা পরকালের শান্তি চাই আমরা দুনিয়ার চাকচিক্য চাই না আমরা দুনিয়ার সুন্দর জামা চাই না আমরা দুনিয়ার বাড়তি করছে আমরা চাই না সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন উনত্রিশ নম্বর আয়াত নাসিল করে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ উনত্রিশ নম্বর আয়াতে কে বলেন ওয়াইন আজরান যারা পরকালকে প্রাধান্য দেবে যারা আল্লাহ এবং প্রাধান্য দেবে যারা পরকালকে প্রাধান্য দেবে আল্লাহ রব্বুল আলামিন এই সৎ আচরণকারীদের জন্য আল্লাহ পরকালে মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছে আল্লাহ রব্বুল্লাহ আলমী সবাইকে তৌফিক দান করে সবাই বলে আমিন সময় একটু বেশি হয়ে গেছে সুতরাং আজকে কয় তারিখ আজকে রমজানের আঠাইশ আগামীকাল আমাদের চাঁদ আমরা সবাই দেখবো ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা উনত্রিশ তারিখ চাঁদ আমরা দেখতে যাব যদি চাঁদ দেখে যাই আমরা সবাই করব আল্লাহ আলাইনা বিল ইয়মনি ওয়াল ইমান সালামাতি ওয়াল ইসলাম অথবা আল্লাহ ইল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমান সালামাতি ওয়াল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক আমাদের প্রতি বছরের নেই ঈদের জামাত আমাদের মসজিদে হবে সরকার ধর্ম মন্ত্রণালয় থেকে এটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে খোলা মাঠে বড় জামাত বেশি মানুষের একসাথে জমায়াত এটা সরকারিভাবে নিষেধ করেছেন এটা আমাদের কল্যাণের জন্য ঠিক কিনা তো মসজিদ কমিটি বারবার তারা চিন্তা করছেন আমরা ডিস্টেন্স রেখে যদি নামাজটা পড়ি তাহলে দুটো জামাত তো অবশ্যই করতে হবে কথা বোঝেন নাই এখন আমরা কি দুটো জামাত করব না আমরা নিজ দায়িত্বের ডিস্টেন্স রেখে একটাই করব। কি বলেন আমরা যদি নিয়ম না মানে দুটা করতে হবে আর আমরা যদি নিয়ম যদি মানি তাহলে তো আমরা সুন্দরভাবে করতে পারি ঠিক কিনা আপনারা নিজ নিজ দায়ী নামাজ নিজ দায়িত্বে নিয়ে আসবেন কথা বুঝতে পারছেন এবং যারা প্রথম থেকে বসবেন তারা ফাঁক করে ডিস্টেন্স রেখে আপনারা বসে যাবেন তো আমরা জামাত আপাতত একটাই করার আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা একসাথে পড়ে ফেলবো কেমন বলেন ভালো হবে না একসাথে আমরা পড়ে ফেলবো তো আমাদের এই নামাজ ঈদের নামাজ আপনারা কখন পড়তে চান আপনারা যখন পড়বেন বল তখন পড়বো কারণ জোহর পর্যন্ত কি আছে কথা বলেন না সময় আছে আপনারা কখন পড়বেন ফজরের পর থেকে সূর্য উঠার পর থেকে টাইমার শুরু আপনারা কখন পড়বেন হ্যাঁ আটটা আপনারা যেটা বলে সেটাই হবে তাহলে জাস্ট আটটা বাজে আমাদের ঈদের জামাত ঈদ উল ফিতরের এই জামাত ইনশাল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে আপনারা সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং আমাদের মসজিদে সবাইকে ঈদের নামাজের জন্য দাওয়াত রইল সবাই কবুল করছেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমী সকলকে তৌফিক দান করুক যার যার সাধ্য অনুযায়ী ঈদের ঈদের নামাজের আগে কোনো নফল নামাজ কি নাই এবং এই আমরা ঈদগাহ এসে নামাজ পড়ব এখন বর্তমান নতুন নতুন মাস আলা যে যেখানে ঈদের না জামাতে হবে না যেখানে ঈদের জামাত হবে না সেখানে এই মিশর থেকে শাইফুল আজহার সাইব আহমদ উনি ফতোয়া দিয়েছেন যে মুসলমানদের কেন ঈদের জামাত না ছোড়ে যে যেখানে তাকে ছোট কারো জামাত করে যেন যেন সবাই ঈদের নামাজ আদায় করে আর ঈদের জন্য জামাত করার জন্য খুদ্বাটা সুন্নত খুদ্া ছাড়াও কিন্তু নামাজ হয়ে যাবে খুদ্া ছাড়াও কি নামাজ হয়ে যাবে এবং এই আজহাত থেকে কথাও বলেছে একই একইরা হলো যেন সাথে আমাদের হানাবি মজাহাবের মধ্যে ঈদের জন্য কি শর্ত জামাত শর্ত তা আমরা যারা মাজাহাবের মানুষ আছি আমরা জামাত করার চেষ্টা করব। ঠিক আছে অন্য অন্য মাজাহাবে একলাও পড়তে পারে আমি সেদিকে যাচ্ছি না এবং আপনাদের জন্য যে সুসংবাদ হলো আমরা এই মসজিদে প্রতি বছর আমরা এখানে খতমে তারাবি হতো কিন্তু এই বছর আপনাদের স্বাস্থ্যবিধি আপনাদের স্বাস্থ্যের দিকে রক্ষা রেখে এবং সরকারের নিয়মকে আমরা শ্রদ্ধা রেখে আমরা এবছর খতমে তারাবি এখানে বড় একটা জমায়েত বা লাইলাতুল কদরের একটি বড় জমায়েত আমরা করি নাই এটা আমরা আপনাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে এবং সরকারের আইনকে শ্রদ্ধা রেখে এই মহামারী এমনভাবে ছড়িয়েছে আপনি বিশ্বাস করতে পারবেন না মানে কার কাছে করোনা আছে সে নিজেও জানে না কারণ প্রতি মসজিদে মসজিদে টেস্ট হতো তাহলে বুঝতে পারতাম নিশ্চিত হতাম যে আমার কাছে করোনা নাই আপনার কাছে আছে ঠিক কিনা বলেন এখন যেহেতু টেস্ট নাই তাহলে মনে করতে হবে আমরা সবাই করোনা রোগী কি নাই যে কথা বলার নাই বোঝার নাই যেহেতু আমরা জানি না তাদের না জানার হুকুম কি আমরা সবাই রুগী কারণ সারা পৃথিবী রুগী এই জন্য আমি নিজেকে রক্ষা করি আমার ভাইকে রক্ষা করি আমার ফ্যামিলিকে রক্ষা করি এই আমরা সবাই মাস্ক অবশ্যই ব্যক্তিগত যাই নামাজ অবশ্যই নিয়ে আসব। এবং আমরা যে হতমে তারাবি পড়তে পারি নাই আপনারা প্রতি বছর মসজিদের জন্য হতমে তারাবির জন্য আপনারা অনেকেই অনেক ভালোভাবে দান করতেন ঠিক কিনা বলেন তো হতমে তারাবি হয় নাই এই জন্য আপনারা এই ইমাম খতিব হাফিজ সাহেবদেরকে আপনারা কি মাহরুম করবেন হ্যাঁ নাকি নামাজ থেকেও মাহরুম যা তোমাদের হাতিয়ে থেকেও মাহরুম হ্যাঁ কোনটা নামাজ থেকে মাহরুম হয়েছে ঠিক আছে আমরা যেন তাদেরকে হাদিয়া থেকে মাহরুম না করি ঠিক কিনা বলেন সবার রাজি আছেন তো কারা কারা একটু হাত উড়ান তো সব আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করো সবাই বলে আমিন হাত নামান আপনারা এই নামাজের পরে আমাদের মসজিদ কমিটি আমাদের সেক্রেটারি বাবুল ভাই আছে আমাদের আলমগীর ভাই আছে যারা আছে আমাদের অন্যান্য সকল এবং যারা মসজিদেতে সম্পৃক্ত আপনারা সবাই বসবেন এবং এই বারান্দায় বসবেন বসে আপনারা প্রত্যেকেই এই সৌরা তারাবি হয়েছে বা আপনারা হুজুরদের জন্য আপনারা যে হাদিয়াটা আপনারা অবশ্যই দিয়ে যাবেন ইনশাল্লাহ সব সকলকে কবুল করুক আমিন বলি দেবেন তো ইনশাল্লাহ আর মসজিদের কথা তো বলবো না সবার স্মরণ আছে তো ইনশাল্লাহ হ্যাঁ আর আমাদের মসজিদ কমিটি আমাকে বলেছেন তারা অনেক বাসায় বাসায় গিয়েছেন আপনি তাদেরকে হেল্প করবেন হেল্প করবেন অনেকে আছে দেওয়ার জন্য কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না আর অনেকে তো বা তৌফিক নাই আপনারা তাদেরকে পথ দেখাবেন যাদের কাছে নেই তাদের কাছে হলো কি দেখানো বলেন না পথ দেখান পথটা দেখিয়ে দেবে সুন্দর মতে সুন্দর ব্যবহার বালা আচরণ এটা কি বললাম সৎকাতেও বেছে কি উত্তম আল্লাহ রব্বুল আলমিন সকলকে তৌফিক দান করুক সবাই বলে আমিন আল্লাহ রব্বুল আলমিন সকলকে সুস্থ রাখুক আমরা দুইটা দিনে বেশি বেশি দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন যেন সকলকে সুস্থ রাখে এই করোনা মহামারী থেকে আল্লাহ রব্বুল আলমিন সুস্থ রাখে আমপান ঘূর্ণিঝড় থেকে এই ডেঙ্গু মশা থেকে ডেঙ্গু জ্বর থেকে ডেঙ্গু মহামারী এবং আরও যত মহামারী আছে সব মহামারী এখন সবচেয়ে বড় মহামারী হচ্ছে অভাব সবচেয়ে বড় মহামারীর নাম কি এটা আমি বললাম আর কি সরকার বলে নাই এখন আমি ঘোষণা করলাম আজকের দিনের থেকে সবচেয়ে বড় মহামারী হলো অভাব অভাব এই অভাবকে আমাদের জয় করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমী সকলকে তো দান করুন